সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে যে কোনো ধরনের কোর্স করতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা লাগবে না এবং কোর্স শেষে আপনারা একটা সার্টিফিকেট পাবেন যার মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গায় এটা দেখাতে পারবেন এবং এটা দিয়ে বিভিন্ন জায়গায় চাইলে আপনারা কাজের জন্য অ্যাপ্লাইও করতে পারেন তো এর জন্য আপনাদের যেটা করতে হবে একটা ওয়েবসাইটে যাইতে হবে নাম হচ্ছে Simplilearn dot com dot skill okay skill up তো আপনারা যেটা করবেন এখানে আমার অলরেডি সাইন আপ করা আছে দেখেন এখানে পৃথিবীর যত রকমের কোর্স আছে সবগুলো ফ্রিতে আমি যদি আপনাদেরকে দেখাই একটু দেখাই আপনাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল ধরনের কোর্স এখানে অ্যাভেলেবল আছে যেমন cyber security software development digital marketing big data project management quality management এগুলোর বিভিন্ন ধরনের ডাটা অ্যানালাইসিস এগুলোর বিভিন্ন ধরনের কোর্স কিন্তু এখানে আছে এগুলো হচ্ছে ক্যাটাগরি ট্রাইব যে আপনি কোন ধরনের কোর্স করতে চাচ্ছেন সে ক্যাটাগরি এখানে লিখবেন জাস্ট ওই ক্যাটাগরির আন্ডারে যতগুলো কোর্স আছে সবগুলো আপনি দেখতে পারবেন যেমন আমি যখন ডিজিটাল মার্কেটিং এখান থেকে ক্লিক করছি এই ক্যাটাগরিতে এখানে কিন্তু দেখতে পাচ্ছি অ্যাডভান্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা হচ্ছে এসিওর কোর্স এখানে টোটাল মানুষ কোর্স করছে প্রায় পঁয়ষট্টি কে লার্নিংস মানে লার্নস করছে মানে আমাদের মতো স্টুডেন্ট আছে যারা এখান থেকে এটা করছে এবং এখানে কমপ্লিট সার্টিফিকেট ওকে একটা সার্টিফিকেটও পায় মানে ক্লাস করা প্রতিটার ভিতরে কিন্তু সার্টিফিকেট আছে এবং এটা টোটাল ঘন্টা হচ্ছে ছত্রিশ আওয়ার্স মানে টোটাল লেসেন্স হচ্ছে ছত্রিশ ঘন্টা এবং প্রতিটা যেমন অ্যাডভান্স সোশ্যাল মিডিয়া প্রোগ্রাম বা মার্কেটিং যেমন advance content marketing Facebook marketing advertising advance pay per click এটা আমরা গুগল অ্যাড বলে থাকি ইউটিউব অ্যান্ড ভিডিও মার্কেটিং তারপরে digital marketing digital marketing strategy complete Google ads professional দেখেন আপনি অনেক কোর্স পাবেন একটা ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলো কোর্স থাকে সবগুলো কিন্তু এখানে অ্যাভেলেবল আছে এবং দেখেন ব্লগিং বেসিক কোর্স মানে টোটাল কথা হচ্ছে যেমন ম্যাটার কোর্স চলে আসছে ওকে তো বাই ম্যাটা ওকে এখানে দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং বেসিক সব ধরনের যেমন S M S marketing app থেকে কিভাবে এস এম এস মার্কেটিং করবেন এখানে সবগুলো কোর্সই আপনি ফ্রিতে করতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা লাগবে না একদম ধরেন আমি উপরেরটাই যদি আপনাদেরকে ক্লিক করি আমি নিজেও কিন্তু এখান থেকে মাঝে মাঝে ক্লাস করি ঠিক আছে তাদেরগুলো দেখতে খুবই ভালো লাগে আমার মোটামুটি ইংলিশের বেসিক আইডিয়া আছে তো তারা কি বলে মোটামুটি আমি বুঝতে পারি তো ধরেন এই কোর্সের উপরে আমি ক্লিক করে আমি ওপেন করব হ্যাঁ তো আমি ক্লিক করার পর আমি এই লিঙ্কটা অবশ্যই আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যে এখানে কী কী থাকবে আপনারা সহজে চলে আসতে পারবেন দেখেন এখানে কোর্সের মডিউলগুলো সাজানো আছে লেসেনগুলো দেওয়া আছে দেখেন প্রতিটা লেসনই দেওয়া আছে এখানে টোটাল দেওয়া হয়েছে দুই ঘন্টা ওকে এখানে এটা হ্যাঁ যদি ধরেন আমি প্রথমটা যদি দেখি অ্যাডভান্স অ্যাফিলিয়েট মার্কেটিং দুই ঘন্টা ওকে এসিওর e একটা কোর্স দেখছিলাম ছত্রিশ আওয়ার্স ওকে এটাতে আমি যদি ওপেন করি দেখি এটাতে আসলেই ছত্রিশ ঘন্টা টোটাল আছে কি না ওকে এখানে দেখেন কোর্স মডিউলগুলো সাজানো আছে টোটাল এখানে কি কি শেখানো হবে সমস্ত কিছু এখানে যেমন অ্যাডভান্স সার্চ ইঞ্জিন মার্কেটিং এখানে কি কি আছে সমস্ত কিছু এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন স্কিল আপ ওকে তো সিম্পল সিম্পল লার্নের ভিতরে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে এটা আশা করি আপনারা করতে পারবেন আপনারা যেটা করবেন আমি এই ওয়েবসাইটটা কপি করি লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের আমি সাইন আপ করাটা জাস্ট দেখাচ্ছি তো আমি ধরেন একটা ইনকাম মুড নিয়ে নিব আপনাদের জন্য ইনকাম মুড নিলাম Simplilearn dot com Simplilearn dot com okay আমরা এখানে ছিলাম তো সেই জন্য আমাদের ড্যাশবোর্ড আছে ওকে আমরা আবার সেমভাবে আবার সাইন আপে ক্লিক করব সাইন আপ থেকে আমরা ওকে জিমেল অ্যাকাউন্ট থেকে মেল অ্যাকাউন্ট থেকে আমরা ইয়া করবো আমি প্রথমে আমার মেল অ্যাড্রেসটা দিলাম এবং ফার্স্ট নেম দিবেন হচ্ছে আমার নাম দিয়ে দিলাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম আহমেদ দিয়ে দিলাম আহমেদ এবং এখানে অবশ্যই আপনার ফোন নাম্বারটা দিতে হবে আমি যেহেতু বাংলাদেশি তাহলে আমি দিয়ে দিব হচ্ছে বাংলা দেশ আপনার যে কান্ট্রি থাকবে অবশ্যই আপনার কান্ট্রিটা এখানে দিতে হবে ওকে আমার কান্ট্রিটা আমি দিয়ে দিলাম এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন আমি এমনি zero one seven six four six nine zero one nine one একটা নাম্বার দিয়ে দিলাম আন্দাজি ওকে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিই আমি একটা পাসওয়ার্ড এখানে জেনারেট করে দিলাম তো এবার আসি এখানে আমি এগ্রি করে দিব অ্যান্ড ক্রিয়েট এ অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করব একদম সিম্পলি আপনার অ্যাকাউন্টটা তৈরি করে ফেলতে পারবেন ওকে একটু সময় লাগবে আমরা একটু দেখি ওকে আমাদের অ্যাকাউন্ট অলরেডি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবার আমাদের যেটা করতে হবে এখানে আমরা আমাদের সমস্ত কোর্সগুলো আমরা দেখতে পারবো আপনি কি রিলেটেড কোর্স করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারেন বিজনেস টেকনোলজি অথবা ডাটা ডিজিটাল মার্কেটিং ওকে আমি ধরেন ডিজিটাল মার্কেটিং আমি আমি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সগুলো করতে চাচ্ছি ওকে এখানে আমাদেরকে কোর্সে চলে যাই আমরা ফ্রি অনলাইন কোর্স উপরে দেখেন লেখা আছে ফ্রি অনলাইন কোর্স আমরা ওইখানে ক্লিক করি ওকে প্রথমে দেখেন আমরা যখন ফ্রি অনলাইন কোর্সের উপরে ক্লিক করছি তখন কিন্তু আমরা এখানে সমস্ত কোর্সগুলো দেখতে পাচ্ছি যেগুলো আমরা ফ্রিতে করব সমস্ত কোর্সগুলো দেখেন এখানে লেখা আছে ফ্রি কোনো প্রকার আপনাকে টাকা পয়সা দিতে হবে না আপনি এখান থেকে ফ্রিতে কোর্সগুলো করতে পারবেন ওকে তো এখানে আরও অনেক কিছু আছে আপনারা একটু দেখে নিন হ্যাঁ শিখে নিতে পারবেন তো এবার এই কোর্সগুলো কিভাবে এনরোল করবেন সেটা যদি আপনাদেরকে দেখাই ধরেন আমি একটা এই কোর্সের ভিতরে এনরোল করতে চাচ্ছি এটা টোটাল চার ঘন্টার একটা কোর্স তো আমরা এখান থেকে চলে যেতে পারি ভিউ এটাতে ক্লিক করতে পারি অথবা স্টার্ট লার্নিং এখানে ক্লিক করতে পারি আমি ভিউটা আগে দেখব যে এখানে কি কি কোর্স করানো হয় সেটা আগে দেখব মডিউলটা তারপরে আমি কোর্সে জয়েন হব এখানে দেখেন আমাদের টোটাল কোর্সের মডিউলগুলো দেওয়া আছে লেসেনগুলো দেওয়া আছে আমরা এই লেসেনগুলো দেখব দেখার পর এখান থেকে স্টারে আপনারা ক্লিক করবেন দেখা হয়ে গেলে আপনার স্টারে ক্লিক করবেন স্টারে ক্লিক করার পর এটা সময়কাল পাবেন হচ্ছে আপনি টোটাল নব্বই দিন নব্বই দিনের ভিতরে এই কোর্সটা শেষ করতে হবে আপনাকে শেষ করলে আপনি কিন্তু সার্টিফিকেট পাচ্ছেন এবং নব্বই দিন পরে আবার আপনি যদি মনে হয় এই কোর্সটা আর আপনি অন্য একটা জিমেল থেকে আবার করতে পারবেন অথবা আপনার এই কোর্সগুলো আপনি এখান থেকে করতে পারবেন সমস্যা নাই কিন্তু নব্বই দিন ম্যাথ থাকে আর কি ওকে এই যে যেমন এখানে দশ আপনি প্রতিটা ভিডিও দেখার পরে এখানে বলা আছে এক্সপার এটা আপনি নব্বই দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই এই মানে ইটা মানে আপনি যে কোর্সটা করতে চাচ্ছেন এটা নব্বই দিন পর্যন্ত এই সার্ভিসটা আপনি এখান থেকে নিতে পারবেন এই তারপরে এটা চলে যাবে হ্যাঁ এই কোর্সগুলো আবার চলে যাবে তো আপনাকে আবার অ্যাড করে কষ্ট করে করতে হবে আর সমস্যা নাই আপনি এখানে নতুন নতুন অ্যাকাউন্ট করে আবার করতে পারবেন সমস্যা নাই তো এখানে দেখেন নব্বই দিন পরে এক্সপায়ার হয়ে যাবে এবং এই কোর্সটা আপনি যে কটা ভিডিও দেখবেন সে কটা ভিডিওর এখানে পয়েন্টে উঠবে এবং এগুলো দেখতে পারবেন ওকে দেখার পরে আপনি কোর্স করার পরে কি কি পাবেন সব কিছু এখানে দেওয়া আছে একটা আপনাকে টেস্ট নেবে টেস্ট নিলে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবে ওকে আর এটা করার পরে আপনি এমনিতে সার্টিফিকেট পাবেন সমস্যা নাই তো এই কোর্সটা শুরু করবেন কিভাবে ধরেন এটা আমি শুরু করব তাহলে এখানে ক্লিক করব এই কোর্সের উপরে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখান থেকে সম্পূর্ণ কোর্সগুলো দেখতে পারবো ওকে নেক্সট করব নেক্সট আবার নেক্সট নেক্সট এগুলো আমি জাস্ট আপনাকে একটা দেখাইলাম কারণ আমি মাঝে মাঝে কোর্সগুলো করি তো আমার নিজেদেরও স্কিল তৈরি করার দরকার পড়ে যেমন আপনাদেরকে শিখাইতে গেলে অবশ্যই আমার মাথায় কিছু না থাকলে তো আর কন্টিনিউসলি বা কন্টিনিউ আমি কিন্তু কথা বলতে পারবো না ঠিক আছে তো এখানে দেখেন আমাদের কোর্সগুলো কিন্তু অ্যাভেলেবল আছে হ্যাঁ এবার ধরেন প্রথম লেসেনে ছয় মিনিট এটা দেখেন দেখার পরে এখানে দুইটা ভিডিও আছে ধরেন এই ভিডিওটা চালু করলেন ধরুন এই ভিডিও কিন্তু এখন ওপেন হবে আমি ভিডিওগুলো চালাচ্ছি না তো এখানে দেখেন প্রতিটা লেসেন ভাগ করা আছে আপনি প্রতিটা ভিডিও এভাবে এভাবে চালু করবেন যেমন এই লেসেন আসলেন এই লেসেনের প্রথম ভিডিও দেখছেন সেকেন্ড ভিডিও দেখছেন যেগুলো দেখবেন এগুলো ফুল হয়ে যাবে এইভাবে আপনি কোর্সগুলো করতে পারবেন তো এই হচ্ছে কোর্সের সিস্টেম কোর্স এনরোল করার অপশন এবং কোর্সের স্টার্ট হয়ে গেলে আপনার সমস্ত কোর্সগুলো মাই কোর্সের এখানে আপনারা দেখতে পারবেন মাই কোর্সের এখানে আপনারা দেখতে পারবেন ইজি একদম সিম্পল ম্যাথড আশা করি আপনারা এখান থেকে কোর্সগুলো করতে পারবেন এবং কোর্সগুলো করে আপনারা আপনাদের স্কিল তৈরি করতে পারবেন কিছু অসুবিধা আছে সেটাও আমি বলে দেবো এই যে এখানে আমাদের কোর্সগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে বিজনেস অ্যানালাইটিক্স উইথ এক্সেল এর কোর্স কিন্তু এখানে অ্যাভেলেবল আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমি আরও কয়টা কোর্স অ্যাড করতাম তাহলে আমাকে এরকম দেখাইতো মাই কোর্সে যদি আমি যাইতাম মাই কোর্স তাহলে আমার এখানে যদি আমি কোর্সে ক্লিক করি তাহলে আমার সমস্ত কোর্সগুলো এখান থেকে দেখতে পারবো যে আমার টোটাল কতগুলো কোর্স কিনছি এখানে এটা আমার নতুন একটা অ্যাকাউন্ট তো এখানে দেখেন এই একটা এই একটা এই একটা হুম তিনটা কোর্স এরকমভাবে সাজানো থাকবে এটা আমার এতদিন আছে এটা আমার এতদিন আছে মানে আমি বেশি সময় নেই না এই কম্পিউটার একটা আরেকটা কম্পিউটার একটা আরেকটা ল্যাপটপে আরেকটা বুঝছেন তো যেটা যেটা ভালো হয় সেটা কিনে রাখি মানে ফ্রিতে নিয়ে রাখি আর কি তো এই হচ্ছে কাহিনী আপনারা আশা করি করতে পারবেন তো এইভাবেই হচ্ছে কাজগুলো করতে হবে আর একদম ফ্রিতে যেহেতু ফ্রিতে সব কিছু পাচ্ছেন তাহলে তো এত ঝামেলার কিছু দরকার নেই এখানে কিন্তু এরকম একটা সার্টিফিকেট পাবেন ঠিক আছে এরকম একটা সার্টিফিকেট পাবেন এটা কিন্তু খুবই ভালো একটা দিক তা আমি মনে করি ওকে তো এবার আমি কিছু ইয়া বলে দেই সেটা হচ্ছে প্রবলেম বলে দেই প্রবলেমগুলো হচ্ছে আপনি যখন এই কোর্সগুলো করবেন অবশ্যই আপনাকে ইংলিশে দক্ষ থাকতে হবে তাহলে আপনি এই কোর্সগুলো করতে পারবেন মানে ইংলিশে দক্ষ বলতে আপনি ইংলিশ ভাষাটা আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে বড় একটা প্রবলেম আর যদি আপনি ইংলিশ কম মানে বুঝেন আমি মনে করি চার পাঁচবার ভিডিও দেখলে একটা ভিডিও দেখলে আপনার মাথায় আয়ত্ত চলে আসবে যে কী দেখি হচ্ছে বা কোথায় কোথায় নিয়ে যাচ্ছে আপনি কিন্তু বুঝতে পারবেন যখন একটা সামনে সব কিছু শো হবে একটা ভিডিও তিন চারবার দেখলে কোথা থেকে কী করতেছে সব কিছু কিন্তু আপনি বুঝতে পারবেন ঠিক আছে এই হচ্ছে সমস্যাটা আর এখানে যারা একদম বেসিক লেভেলে আছেন তা তারা মনে করি এখানে আপনারা শিখতে পারবেন কিনা আমি জানি না শিওর না কারণ হচ্ছে আপনার ইংলিশে যদি না জানা থাকে এবং আপনি যদি বেসিকও না জেনে থাকেন ফ্রিলান্সিংয়ের তাহলে এখান থেকে আপনি জানি না কত দূর কী করতে পারবেন তারপরে ট্রাই করে দেখতে পারেন যদি পারেন শিখে শিখে কাজ করতে পারেন ফাইন সমস্যা নাই তাহলে করতে পারেন এ হচ্ছে সমস্যা আর যেহেতু এটা লেসেনগুলো সবগুলো ইংলিশ সেজন্য একটু প্রবলেম হবে তো আমি মনে করি ট্রাই করেন ফ্রিতে যেহেতু ট্রাই করেন সমস্যা নাই ওকে তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ